আর কি পরিমাণ ভয়ঙ্কর ব্যাপারটা বুঝতেছেন এক হাজার পঞ্চাশ জন মানুষে খেয়ে দিতে পারে মানে শেষ করে দিতে পারে দাম হচ্ছে বেশি না সাত দশমিক চার মিলিয়ন ইউএস ডলার এই যে একটা চেন একটা চেইন তারপর দুই নাম্বার চেইন ফার্স্টে আপনাদেরকে খুব আমেজিং একটা জিনিস দেখায় নিই এটা হচ্ছে কিং অফ বাহারাইন মানে বাহারাইনের রাজার যে দুবাইতে বেড়াইতে আসছে ওনার পার্সোনাল বডিগার্ড একটা রোবট আপনারা একটু দেখেন ভিডিওতে আর কি পরিমাণ ভয়ঙ্কর ব্যাপারটা বুঝতেছেন এটা বডিগার্ড সিরিয়াস ব্যাপার কিন্তু গাইস এই বডিগার্ডের বৈশিষ্ট্যগুলো আমি আপনাদেরকে বলি এই বডিগার্ড ছয়টা ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে মানে ছয়টা ভিন্ন ভিন্ন ভাষা জানে যে কোনো মুহূর্তে এই বাহারাইনের যে রাজা ওনাকে এটা রেস্কিউ করতে পারে মানে কোনো বিপদে পড়লে এটাকে নিজে ঝাঁপায় পড়ে ওনাকে আগে সেভ করবে তারপরে এতে ফিজিক্যালি মনে করেন ফাইট করার মতো বিভিন্ন রকম ট্যালেন্ট দেওয়া আছে এটা শত্রুর ঘায়ালও করতে পারে মানে ডাইরেক্ট একদম শেষ করে দিতে পারে ঠিক আছে এতে প্রায় তিনশো ষাট ডিগ্রি কনসিয়াসনেস আছে মানে তিনশো ষাট ডিগ্রি চারপাশে কী হইতেছে সেটা সে সবসময় খেয়াল রাখে এর শরীরে বহুত ক্যামেরা আছে নাম্বার বলে শেষ করতে পারবো না তিনটা হিডেন মেশিন গান আছে মানে বিভিন্ন জায়গায় মেশিন গান লুকানো আছে যে কোনো সময় গুলি করে বসতে পারে একই সাথে দেড় এক হাজার পঞ্চাশ জন মানুষে খেয়ে দিতে পারে মানে শেষ করে দিতে পারে ঠিক আছে লেজার গান আছে দাম হচ্ছে বেশি না সাত দশমিক চার মিলিয়ন ইউএস ডলার এবং ভাই বলতে পারেন তুষার ভাই এটা সবার আগে আপনি ভিডিওতে দেখাইলেন কী ব্যাপার বলে আপনারা অনেকেই বুঝতেছেন যে এটা আমাদের মতো সাধারণ মানুষ কোনো দিনই অ্যাফোর্ড করতে পারবে না ইটস ইম্পসিবল বাট আপনার কিন্তু এটা একটু বোঝা উচিত যে আমরা যারা এটা পারতেছি না তাদের জন্য অল্টারনেটিভ কিছু কিছু থাকতে পারে আমার মনে হয় সুপার হিরো সম্বন্ধে আমরা সবাই কম বেশি জানি সুপার হিরোর কাজ হচ্ছে মানুষকে বিপদ থেকে সুপার পাওয়ার ইউজ করে বিপদ থেকে ছিনিয়ে নিয়ে আসে মানে সোজা বাংলা কথায় সেভ করা এবং সুপার হিরো বিভিন্ন নাম আপনারা হয়তো জানেন আমি এগুলো নিয়ে আর বিস্তারিত বলবো না বাট বাংলাদেশের একজন লিজেন্ডারি হিরো আছেন নায়ক রুবেল ভাই উনি কিন্তু রেগুলার মুভিতে যেসব মানে কার্যকলাপ করেন সেগুলোর পাশাপাশি কিন্তু উনি এগুলো আবার সাধারণ মানুষকে আবার শেখানো মেয়েদেরকে মানে আমাদের যারা মা বোনরা একা ফেরা চলাফেরা করেন আর কি বিশেষ করে তাদের নিরাপত্তার জন্য বেশ কিছু ইজি ট্রিক্স দেখাইছেন তো সেগুলোই আমরা আপনার সাথে একটা টোটাল টিউটোরিয়াল আকার একটা ভিত্তিক একটা ভিডিও আছে রুবেল ভাইয়ের একদম দিয়েছিলেন সেটা আমরা একটু সবাই মিলে রিয়েক্ট করতে পারি so I am very excited আমরা মনে হচ্ছে ভালো কিছু শিখতে পারবো তো চলেন শুরু করে দিই five four three two one place start সরাতে পারি চাইলে পর আমি চাই আমি শক্তি আমি দিতে পারছি না আমি কি করতে পারি প্রথমে দেখেছি করে ছুটে যেতে পারে সেকেন্ডলি আমার এই হাতটা কোনো মতেই সম্ভব না কোনো শক্তিশালী লোক ধরে রাখতে পারবে না যদি আমার হাতটাকে এইভাবে নিয়ে নেই এই হাতটা এইভাবে দিয়ে দেবে কেউ ধরে রাখতে পারবে না চ্যালেঞ্জ আমার হাতটা ধরেছি ডাকবে ডাকবে ছুটে আছে মানে একদম ইজি আপনার যদি হাত কীভাবে ধরে রাখে জাস্ট আপনি হাতটা মুঠোর অবস্থায় আপনার যে আরেক হাত দিয়ে জোর একটা টান দিবেন দ্যাটস ইট ভালো একটা ট্রিক আমরা শিখলাম নেক্সট অল্প বেয়াদবি করেছে তাকে হালকা একটু ছুটে গেলাম বেয়াদবিটা সে বেশি করেছে আইদার আমার ছোট বোনের সাথে বা মার সাথে হাতও ধরেছে তাকে চিন্তা করলাম তাকে মিনিমাম ছয় মাস আমার হাসপাতালে রাখা দরকার অ্যাটলিস্ট ছয় মাস দুই তিন ভেঙে দিলে ছয় মাস হাসপাতাল হসপিটালে রাখতে হবে মানে গ্যারান্টি কারণ মা বোনের সাথে খারাপ ব্যবহার করছে ভাই মা বোনের সাথে কেউ খারাপ ব্যবহার করছে আপনার যেহেতু রক্ত অলরেডি মানে যা আছে শরীরে সব মাথায় উঠে এসে পড়ার কথা সেই অবস্থায় কি করা যেতে পারে তার জন্য কি কি পন্থা পন্থাটি হচ্ছে আমি সিপ্লেটটা ধরা ছিল আমার হাতটা আমি ঘুরিয়ে দিয়েছি আমি ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে যদি এরকম ঘুরি আমি যদি এক হাতে চাপ দেই যদি দুই হাতে চাপ দেই তিনটা হাত যাবে যে কেউ এসে দেখতে পারবেন আমি আনবো ডাকবো যার ইচ্ছা হবে আসবেন দেখিয়ে দেবো সেই যদি এরকম চায় হাতটা উল্টাতে ঘুরিয়ে দিয়েছি কিছু না কিন্তু আপনি জানেন না ব্যাপারটা আমি হাতটা শুধু ঘুরিয়ে দিয়েছি এই ঘুরিয়ে এইটা ঘুরাবো এই হাতটা এইবার ঘুরিয়ে দিয়েছি আমি ছুটে যেতে বাধ্য আমি যদি হাত চাপ দেই ওর এটা ব্যাপারটি এরকম ধরেছে দুর্বল একটু প্যান্টটা ঠিক করে নিল কোনো সমস্যা নেই মানে ব্যাপারটা খুব ইজি হবে গাইজ আপনারা একটু ধৈর্য ধরেন আয়রন আয়রনম্যান এই ধরনের বহু মানুষের বহু আজে বাজে ভিডিও আমাদের সামনে আসে এরা কেউ আমাদেরকে কোনো কিছু শেখায় না সিনেমাতে এই শিখ হয়ে চলে যায় বাট আমার মনে হয় রুবেল ভাই একমাত্র মানুষ যে আমাদেরকে কিছু একটা শিখাইতেছে সো আমরা একটু দেখে নিই ব্যাপার এরকম ধরেছে সে অনেক বেশি শক্তিশালী আমি এইটাও ছুটাতে পারতেছি না এইটাও করতে পারতেছি না এদিকে উঠাতে পারতেছি না ক্রিটিক্যাল সিচুয়েশন কোনো দিকেই না সব বন্ধ হয়ে গেছে তখন আমার করণীয় কি I to know the way আমার টেকনিকটা জানতে হবে কি টেকনিকটা আছে অবশ্যই টেকনিক জানতে হবে না কোন দিকেই করতে পারি না দেন আমি কি করেছি বাড়ি দিয়েছি ওরে ওরে ওরে কমন ব্যাপারটি কি করেছে আমি শক্তিতে আমি পারিনি আমি তাকে বাড়িটা দিয়েছি বাড়ি দেওয়ার সাথে সাথে তোমরা একটা কাজ করো মানে আপনি খালি এর বেড়ে এ দিবেন ছুটে গেল তারপরে যে একটা চেইন আমার বসে দিয়েছেন পারতেছি না এই যে একটা চেইন একটা চেইন তারপর দুই নম্বর চেইন না নট জোকিং এখানে জোক করা ঠিক হচ্ছে না আসলে প্রতিরক্ষা ইটস ভেরি ইম্পর্টেন্ট আমরা মুভটা আরেকবার দেখবো সিম্পলি মুভটা আরেকবার দেখবো যত বড় শক্তিশালী হোক আমি হালকা মেরেছি একটা chain chain that's chain bro ব্যাপারটা হচ্ছে আমার মাথা যদি সে ক্রস হ্যান্ডেড হয় আচ্ছা। যদি রাইট টু রাইট ধরে রাইট টু রাইট ধরে এটার অনেক রাস্তা আছে আমাকে যে ধরবে এরকম আমি গ্যারান্টি দুই সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যে সে হাসপাতালে যাবে জাস্ট দুই সেকেন্ডে একটা মানুষের হাসপাতালে পাঠানোর একটা ট্রিক মানে ও আমি দেখতে চাই দেখি হোক এটা আমার কাছে কোনো ব্যাপার না ও হাত ধরবে দুই সেকেন্ডে কনফার্ম তাকে আমি হাসপাতালে পাঠাবো দুই সেকেন্ড ওয়ান টু বাংলাদেশে হাসপাতাল মারা গেলে এটা বলতে পারবো না আমি যদি চাই সিম্পল ব্যাপার হ্যাঁ। আমি ইউজ করতে পারি আমার হাতটাকে আমি কি করেছি অন্য যাইনি আমি হাতটা ইউজ করেছি এটাকে আমি ইউজ করেছি কি এইখান থেকে আমি এই সাইডে গিয়েছি সাইডে এটা বাড়ি মারছি আমি বাড়ি মারার সাথে সাথে চাইলে এটা মেরেছি আমি then chain chain chain that's chain that's chain আমি যেটা বিশ্বাস করি আমি যেটা বিশ্বাস করি আমি যেটা বিশ্বাস করি এটা মারার পর আমি যেটা এটা মারবো এটা মারার সে বাঁচবে না বিকজ আমারও তাই মনে হচ্ছে ভাই আই লিটারেলি এম শকড এটা মারার পর যদি কেউ এটা মারে মানে লিটারেলি তার মানে মুভমেন্ট বন্ধ হয়ে যাওয়ার কথা নিঃশ্বাস নিতে পারবে না গলার এখানে খুবই সেন্সিটিভ একটা এরিয়া আছে গাইজ আপনারা বাসায় যদি কেউ ট্রাই করতে যান ভুলেও করেন না কোনো একটা মার্শাল আর্ট সেন্টারে মেয়েদের আলাদা সেন্টার আছে ছেলেদের আলাদা সেন্টার আছে সেখানে যান স্পেশালি আপনার মনে হয় রুবেল ভাই যেখানে আর কি এগুলো দেখাই দিলেন এটা মনে হয় একটা বেসিক তো আছে এবার তারপরও মানে নিজের একটা প্রোটেকশনের জন্য এটার কোনো বিকল্প হইতে পারে না কারণ আপনি যখন বিপদে পড়বেন তখনই তো আপনার সাথে কেউ নাই আপনি হ্যাঁ আপনি আল্লাহর কাছে সাহায্য যেতে পারেন বাট আপনার নিজস্ব কিছু ট্রিক্স রেডি থাকে কুম্ফু কারাটি টাইপের ইউনো কুম্ফু কারাটি টাইপের এবং এটা নিয়ে আপনি রেডি থাকেন আপনি কিন্তু ইনস্ট্যান্ট ওই জায়গাতে কিছু একটা করে আপনি নিজেকে একটু সেভ করতে পারলেন নিজেকে সেফ করলেন মানে চিন্তায় চুরি বা ডিরেক্ট আপনাকে থ্রেড দিচ্ছে মানে চার পাঁচজন নিয়ে এসে পড়ছে একজন আপনার হাতে ধরছে আপনি টু স্কেপ মানে ওখান থেকে আপনাকে বেরো আসতে হবে এটার মানে আই থিঙ্ক ভালোই বেসিক একটা ট্রেনিং খুবই ভালো লাগছে আমার কাছে একটা শর্ট এবং ক্লিয়ার কাট ট্রেনিং সবার জন্যই মানে I love that double thumbs up Rubel ভাই সে আসবা আমি পরে দেখিয়ে দেবো যে এটা সম্ভব আমি দুই আঙ্গুল দিয়ে ধরবো শুধু দুই আঙ্গুলটা ধরে আনা তারপর তো অন্য কিছু করা সম্ভব না এইটা উঠতে পারতেছি না এইটা ঘুরাতে পারছি না আমি কোনোটাই পারছি না ক্রিটিক্যাল সিচুয়েশন আমি কারাতে জানি কিন্তু ওইটা একটাও করতে পারি তখন আমাকে আই হ্যাভ চেঞ্জ মাই আমার ডিসিশন কখনো কখনো চেঞ্জ করতে হয় আমার উপস্থিত বুদ্ধি ওইটা প্রধান জিনিস তখন সেটার জন্য আমাকে কি করতে হবে সেটা কি করতে হবে সেটা দেখাবো আমি জানি যে আমি কোনোভাবে ছুটতে পারছি না আমি কি করেছি সাইড থেকে সাইডে যাব বাড়ি দিয়েছে আমি তো আমি বাড়ি দেওয়া বাড়ি দেওয়া বাড়ি দেওয়ার সাথে সাথে কোন বেয়াদব ছেলে মেয়েরা হাসতেছে কারা এরা বেয়াদব আপনারা কেউ হাসতেছেন নাকি আবার প্লিজ গাইজ ডোন্ট লাভ এটা কিন্তু খুব সিরিয়াস একটা জিনিস ইজি করে শেখানো হইতেছে হাসার জন্য কিন্তু এসব প্রোগ্রাম করা হয় না আপনার একটু সিরিয়াস হন রুবেল ভাই এগুলো দেখাইতেছে এটা মানে ফাইজলামের কি আছে ভাই বুঝলাম না তো কে আসছে বাইর করে নিয়ে আসেন তো ভাই বেয়া আরো ছেলে মেয়েরা একটা করে এরম হাসি যে কোনো যে ব্যথা পাও কিনা আমি দেখিয়ে দেবো যে ব্যথা পাওয়া যায় কিনা আমি ওঠাতে যদি না পারি আমি চেঞ্জ করেছি এটা বাড়ি দিয়েছি এটা দেওয়ার সাথে সাথে সম্ভাবিতাকে চেঞ্জ করে আমি চেঞ্জ ও চেঞ্জ লাগছে গায়ে লাগছে গায়ে লাগছে আমি অন্যভাবে চাই এটা মারার সাথে সাথে এটা মারা সম্ভব পাঞ্চ কিক কিক মারা সম্ভব সেকেন্ডে মারবো পাঁচটা দুই সেকেন্ডে চলবে দশটা এটা বুঝতে হবে তোমাকে ওকে আত্মরক্ষা বা আত্মসুরক্ষার কোনো টিপস আপনাদের কাছে থাকে আপনারা কিন্তু অবশ্যই এগুলো আমাদেরকে কমেন্টে এবং আমাদের গ্রুপে সরাসরি দিয়ে দিতে পারেন আমরা সেখান থেকে দেখবো আমার কাছে খুবই ভালো লাগছে পার্সোনালি রুবেল ভাইয়ের এই কারাটে মুভগুলো এগুলো আমি দেখি শিখবো মানে আমার খুব শিখতে ইচ্ছে করতেছে আর বেসিক মা বোনদের জন্য এরকম বাজে পরিস্থিতি থেকে কিন্তু ইজিলি বের হয়ে আসার জন্য ট্রিকগুলো খুব ইম্পর্টেন্ট অনেকে হয়তো জানেন না জেনে গেলেন আর যারা মনে করেন যে এগুলো আরও শেয়ার করলে মানুষের কাছে জানানো যাবে যে ভিডিওগুলো একটু কাইন্ডলি শেয়ার করে তাদের মাঝখানেও পৌঁছে দিতে পারেন তারা এই জিনিসগুলো একটু একটু বেসিক কিছু ব্যাপার এগুলো যেন জানে তারা কিক পাঞ্চ এগুলো যদি না জানে তারপরেও যেন এগুলো ব্যবহার করে তারা ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে বা বিপদ থেকে নিজেদেরকে একটু এগুলো সেভ করে ভেঙে আসতে পারে এটা খুব জরুরি লক পুরো লক লস উনি মনে হয় কলেজ বা স্কুলের প্রিন্সিপাল হবেন আপা বলে গেছেন আই হোপ এই ভিডিও দেখার পর অনেক অনেক কিছু শিখে গেছেন বুঝে গেছেন এবং এটা নিজের লাইফে কোনো না কোনোভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন এর থেকে যদি ভালো কোনো রিকমেন্ডেড ভিডিও আপনার কাছে থাকে যেটার মাধ্যমে আসলেই আত্মরক্ষা শেখা সম্ভব তাহলে সেটা একটু কাইন্ডলি আমাদেরকে সরাসরি শেয়ার করতে পারেন এটা আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্স বা কমেন্টে পেয়ে যাবেন সেক্ষেত্রে গ্রুপে জয়েন করে এই ধরনের ভিডিও আমাদেরকে সরাসরি সার্চ করতে পারেন অথবা সরাসরি ইমেলও করতে পারেন এই ইমেল অ্যাড্রেসে টিলেন সবাই আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম